হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে দেখানো হবে যে কিভাবে লাইট শটের মাধ্যমে আপনারা ল্যাপটপ অথবা ডেস্কটপে খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন আজকের ভিডিওতে এটি দেখানো হবে প্রথমে হচ্ছে লাইট শট নিতে হলে আপনাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি then Google Chrome browser select করার পর এখানে সার্চ করে লিখবো হচ্ছে light shot light shot light shot লেখা সার্চ দিলে এই যে প্রথম অপশনটাই লাইট শট স্ক্রিনশট এই এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেন আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে লাইট শট এই পাতার মধ্যে চিহ্নটা এটাই হচ্ছে লাইট শটের লোগো আর এটার মাধ্যমে হচ্ছে আমরা স্ক্রিনশট নিতে বিভিন্নভাবে স্ক্রিনশট নিতে পারি এখানে দেখানো হচ্ছে যে এখানে যে ডাউনলোড ফর উইন্ডোজ আর যেহেতু আমার উইন্ডোজ আমি ইউজার ওই কারণে এখানে এখানে ডাউনলোড ক্লিক করলে আমার হচ্ছে ডাউনলোড হয়ে যাবে আমার তো ডাউনলোড করা আছে বাট আপনাদের বোঝানোর জন্য এখানে দেখাচ্ছি আমি ডাউনলোড করতেছি না আমার ডাউনলোড করা আছে আপনাদের যাদের ডাউনলোড করা নাই তারা এখানে ক্লিক করলে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ইনস্টল করবেন আর আমি দেখাচ্ছি কীভাবে স্ক্রিনশট লাইভ শটের মাধ্যমে দেওয়া হয় বাট আমি হচ্ছে বিভিন্নভাবে স্ক্রিনশট নিতে পারি আপনাদের দেখাচ্ছি এখানে অ্যারো আছে অ্যারোতে ক্লিক করার পর এখানে যে পাতার মধ্যে চিহ্নটা আছে এখানে ক্লিক করলাম করার পর হচ্ছে আমি এখান থেকে যতটুকু ইচ্ছা ততটুকু আমি স্ক্রিনশট নিতে পারবো সাপোজ আমি এটুকু নিলাম নেওয়ার পর আমি এটা হচ্ছে মাঝখানে ধরে এখান থেকে সারা বিভিন্ন পাশে নিয়ে যেতে পারবো এখান থেকে আমি হচ্ছে স্ক্রিনশটটা ছোট বড় করে নিতে পারবো আমি আমার ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারবো আর এইভাবে ধরে এইভাবে ছোট ছোট বড় করে নিতে পারবেন এখান থেকে হচ্ছে বিভিন্নভাবে আমি মার্ক করে দেখাতে পারবো বাট আমি হচ্ছে এইভাবে মার্ক করলাম মার্ক হয়ে গেল তারপর হচ্ছে আরেকটা মার্ক করলাম এভাবে করার পর আমি বিভিন্ন মাধ্যমে অ্যারো চিহ্ন দিতে পারি এভাবে এভাবে ক্লিক করে দিতে পারি এভাবে ক্লিক করে দিতে পারি এখান থেকে হচ্ছে টেক্স করতে পারি বিভিন্ন রকম যেমন এভাবে এখানে লেখালেখি করতে পারি যেমন এইভাবে এইভাবে টেক্স করে বোঝাতে পারি এভাবে এখানে লাইট শোটের মাধ্যমে সব কিছুই করানো সম্ভব আর এখান থেকে হচ্ছে আমি এটা হচ্ছে এখানে হচ্ছে মেঘের মতো আপলোড এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে একটা আমাকে হচ্ছে লিঙ্ক দিবে আপলোড লিঙ্ক এখানে ক্লিক করলে লিঙ্কটা আমার কপি হয়ে যাবে কপি হওয়ার পর আমি যাকে তাকে লিঙ্কটা প্রোভাইড করতে পারবো এখানে পেস্ট করার পর এখানে ইন্টার করলাম এন্টার করার পর সঙ্গে সঙ্গে দেখতেছেন আমার লাইট শটের স্ক্রিনশটটা আমাকে দেখাচ্ছে এইভাবেই মূলত হচ্ছে লাইট শটের মাধ্যমে খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ